ছবি তুলতে হচ্ছে না কেমন বন্ধুরা সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমি আকরামুল হক আমরা এখন অবস্থান করতেছি সেরাপুঞ্জি থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে অবস্থিত মসমাই গুহা যাকে আপনারা মসমাই ক্যাব নামে চিনেন এটি সেরাপুঞ্জির অন্যতম প্রধান পর্যটন আকর্ষণীয় স্থান যেটিকে পৃথিবীর সবচেয়ে আদরতম স্থান হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল এই দুর্দান্ত গুহাগুলো চুনা পাথর দিয়ে তৈরি করা তৈরি করা বললে ভুল হবে এটা আসলে প্রাকৃতিকভাবে তৈরিকৃত বেশ লম্বা এবং গভীর গুহা যাই হোক পর্যটকরা এর ভিতরে একশো পঞ্চাশ মিটার পর্যন্ত যেতে পারেন বাকিগুলো তাদের জন্য উন্মুক্ত নয় এই গুহার ভিতরে পর্যটকদের আসার জন্য আসার পথ সহজ করার জন্য স্থানীয় পর্যটন কর্পোরেশনের অধীনে এখানে কিছু কাজ করা হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে ভিতরে লাইটিং করার ব্যবস্থা কিছু কিছু জায়গা সিঁড়ি তৈরি করা হয়েছে যে গুহার এ প্রান্ত থেকে ওই প্রান্তে যাওয়ার জন্য কিছু কিছু জায়গা খুব গভীর এ কারণে আর এখানে গুহার গায়ে টপ টপ করে অনবরত পানি পড়তেছে উপর থেকে কারণ হচ্ছে এটা সুনা ফাতরের পাহাড় পাহাড়ের চারদিক থেকে পানি জমে শিশির বিন্দুর মতো নিচের দিকে পড়তেছে আপনারা দেখতেছেন হয়তো ভিতরে অনেকগুলো পানি কিছু কিছু জায়গা আমাদের পায়ের পাতা ডুবে যাচ্ছে পানিতে খুবই চনমনে একটা ভাব খুবই ভয়ঙ্কর একটা পরিবেশ যদি লাইট না থাকতো এখানে আসা অনেক মুশকিল হইতো গুহার এই প্রান্ত থেকে ওই প্রান্ত যাওয়ার জন্য সাধারণত পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগে তবে যারা গুহার ভিতরে প্রবেশ করবেন অবশ্যই একা প্রবেশ করবেন না গ্রুপ আকারে যাবেন না হলে আপনাদের আবার ভয় লাগতে পারে গুহার কিছু কিছু জায়গা খুবই সংকুচিত হয়ে গেছে মোটা মানুষের ক্ষেত্রে এখানে কিছু অসুবিধা হইতে পারে যাওয়ার সময় এই মোসমাই গুহা শুধু একটি মাত্র গুহা দ্বারা তৈরি না এর ভিতরে অনেকগুলো অনাবিষ্কৃত গুহাও রয়ে গেছে ওই পথে সাধারণত দর্শনার্থীদের যাওয়া হয় না বন্ধ করে রাখা হয়েছে যারা গুহার ভিতরে প্রবেশ করবেন বা ঘুরতে আসবেন তারা অবশ্যই জিনিসটা খেয়াল করলে দেখবেন কিছু কিছু জায়গা বন্ধ করে দেওয়া আছে ওইদিকে যাওয়া যায় না অনাবিষ্কৃত হওয়ার কারণে এটি দেখার জন্য আপনাকে কোনো গাইডের প্রয়োজন হবে না খুবই সুন্দরভাবে সাজানো গোছানোভাবে ওনারা রেখেছেন mm -hmm. সাধারণত গুহার প্রবেশদ্বার অনেক প্রশস্ত কিন্তু ভিতরে যতটুকু আপনি আস্তে আস্তে যাবেন প্রবেশ করবেন ততই শুরু হতে থাকে গুহাটা গুহার ভিতরে কিছু উদ্ভিদ এবং ফানি রয়েছে যদিও আমাদের সাথে কোনো ফানি দেখা হয় নাই এখানে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি মোসপাই গুহার এক প্রান্ত দিয়ে প্রবেশ করে আরেক প্রান্ত দিয়ে বের হওয়া যায় যেটুকু দর্শনার্থীর জন্য উন্মুক্ত আছে এটুকুর মধ্যে আর বাকিটুকু তো অনাবিষ্কৃত এবং দর্শনার্থীদের জন্য উন্মুক্ত নয় সেজন্য ওইটা বিষয়ে আমরা তেমন কিছু জানি না যারা সেরাপুঞ্জি ঘুরতে আসেন তারা অবশ্যই এই গুহাটা দেখে যাবেন কারণ হচ্ছে সেরাপুঞ্জির অন্যতম আকর্ষণীয় স্থানগুলোর মধ্যে এই গুহাও অন্যতম একটা স্থান সেরাপুঞ্জি এরকম আরও বিশাল দশটা গুহা রয়েছে তার মধ্যে মসমাই ক্যাব সহজে এক্সপ্লোর করা যায় এই জন্য সবাই আসে এটি সেরাপুঞ্জির থেকে ছয় কিলোমিটার দূরে অবস্থিত খুবই কাছে একটা গুহা ব্যাপক এক্সপিরিয়েন্স এবার মনে হচ্ছে পুরো আশাটাই শান্ত হয়েছে এইটুকু একটু চারদিকে চনমনে একটা পরিবেশ এক ভয়ঙ্কর অবস্থা যারা মৌসুমে ঘুরতে আসবেন আশা করি আপনারা জিনিসটা উপলব্ধি করবেন আসেন আসেন মোসপাই গুহা যাওয়ার পরটি এক একটি মনোরম পরিবেশ চারদিকে ঝিঝি পোকা ছাড়াও জঙ্গলের মধ্য দিয়ে অল্প হাঁটা দূরত্বের কারণে এখানে প্রতিনিয়ত পাখির কিচিরমিচির এবং পোকামাকড়ের চিৎকার চেঁচামেচি এক ভয়ঙ্কর অবস্থা যা আপনাদের অনেকেরই ভালো লাগতে পারে অনেক ভ্রমণকারী গুহা দেখার পরে আশপাশে বনে কিছু সময় বিশ্রাম নেয় এবং ঘুরে বেড়াতে পছন্দ করে চাইলে আপনারা ঘুরে বেড়াতে পারেন না

এক্সপিরিয়েন্স বলো ধরো আপনাদেরকে পূর্বে বলেছি মেঘালয় অসংখ্য গুহা রয়েছে কারণ হচ্ছে মেঘালয় তিনটা পাহাড়ের সমন্বয়ে গঠিত একটা রাজ্য জৈন্তা হিল খাসিয়া হিল এবং গাঢ় পাহাড় এই পাহাড়গুলোর মধ্যে প্রচুর পরিমাণে প্রাকৃতিক সম্পদ লুকায়িত এর কারণে এখানে প্রচুর পরিমাণে গুহা সৃষ্টি হয়েছে মেঘালয় হচ্ছে একটি অধ্যুষিত এলাকা প্রচুর পরিমাণে এখানে বৃষ্টিপাত হয় বিশ্বের সর্বাধিক বৃষ্টিপাত এরিয়ার মধ্যে মেঘালয় অন্যতম প্রচুর পানির প্রবাহর কারণে এই পাথর পাহাড়গুলোর তলদেশ দিয়ে অসংখ্য গুহা বা ক্যাপ তৈরি হয়েছিল তবে এখানে আবিষ্কৃত গুহা খুবই কম অনাবিষ্কৃত গুহা খুবই বেশি যারা এখানে আপনারা স্থানীয়দের সাথে ঘুরতে আসবেন তাদের বাসায় বেড়াবেন তাদের সাথে হয়তো আপনারা অনেক জায়গায় দেখতে পারবেন কিন্তু আমরা যে গুহাটা এখানে দেখতেছি এটা হচ্ছে পর্যটন কর্পোরেশনের আন্ডারে একটি গুহা ওনারা এটা খুব সাজানো গোছানো করে পর্যটকরা যেন সহজে দেখতে পারে ওই রকম করে রেখেছেন এই মৌসমাই গুহার পাশে কিছু দোকানপাটও আছে এখানে গাড়ি পার্কিং করা যায় খাওয়ার দাওয়ারের ব্যবস্থা আছে কিছু কেনাকাটা করা যায় হস্তশিল্প এবং এই জাতীয় অনেক কিছুই আপনারা যারা ঘুরতে আসবেন এখান থেকে অনেক কিছুই কেনাকাটা করতে পারবেন খেতে পারবেন কিছু সময় আপনারা অলস সময় কাটাতে পারেন এখানে আরেকটা জিনিস মজার বিষয় আপনাদেরকে না বললে নয় এই মৌসমাই গুহার পাশে যখন আমরা আসি চারদিক থেকে খুব একটা ভয়ঙ্কর আওয়াজ শুনতে পাই জি জি জি জি প্রকার এরকম একটা আওয়াজ আপনারা যখন আসবেন আশা করি আপনারা এই জিনিসটা উপলব্ধি করতে পারবেন তো বন্ধুরা আশা করি গুহাটি আপনাদের ভালো লেগেছে আগামী পর্বে আপনাদের সাথে দেখা হবে ভারতের আসাম রাজ্যের রাজধানী গুহাটি থেকে অল্প দূরত্বে কামরূপ কামাখ্যা মন্দিরে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এখান থেকে বিদায় নিচ্ছি আমি আকরামুল হক